কিভাবে একটা অ্যাপস প্রমোশন করব অ্যাপস প্রমোশন করার জন্য ওই আপনার ফেসবুকের ক্ষেত্রে সব সমান কোনো পার্থক্য নাই সব অ্যাপ অ্যাড সমান কিন্তু শুধুমাত্র ওই ক্যাটাগরির জিনিসটার পার্থক্য এখন অ্যাপস যে অ্যাপস মানে কি অ্যাপস প্রমোশন মানে কি অ্যাপস প্রমোশন মানে হচ্ছে মানুষ কি করে বায়াররা অনেক সময় কি করে মানুষ পেজ বানায় সেই পেজ বানাইয়া সাই পেজটারে মানুষের কাছে পৌঁছে দিতে ঠিক আছে সম্ভবত আমাদের মিটের টাইম শেষ হয়ে যাব শেষ হইলে আপনারা জানাইয়েন আমারে ওকে স্যার তারপরে আবার সেম সব সময় সেম আর কোনো পার্থক্য নাই আর সেলস নেভিগেটরটার ক্লাস আলাদা করে নিতে হইব ক্রিয়েট তারপরে অ্যাপস প্রমোশন কি কইল হ্যাঁ, অর্ডার হয়ে গেছে স্যার হ্যাঁ 10 মিনিট বুঝতে পারছি এটা না এখন হইল এপস প্রমোশন দিলে এমন আসে কেন আচ্ছা সরি এখানে দিতে হইব apps promotion campaign types advert advantage plus apps campaigns না শুধু অ্যাপস অ্যাডস দুইটা থেকে একটা সিলেক্ট করে দেওয়া লাগবে আমরা এটা সিলেক্ট করে দিই দুইটাই আমরা ধীরে ধীরে দেখব দেখেন সব সেম ক্যাম্পেইন নাম দিবেন ক্যাটাগরি সিলেক্ট দিবেন বাজেট দিবেন তারপরে স এগুলা সব দিবেন এটা অন করে দিবেন অফ আছে এটা অন করে দিলে আমাদের কি আসে অ্যাপস অ্যাপস চুজ আসে অ্যাপস চুজটা এখান থেকে সার্চ দিলে সার্চে আসতেছে না এটা অফ করে রেখে দেবেন সরি এটা অফ রেখে দেবেন শেষ তারপরে নেক্সট দিবেন সেমভাবে নেক্সট দিবেন নেক্সট দিলাম এখানে অ্যাপ অ্যাডস নেম দিবেন তারপরে এই যে মোবাইল অ্যাপস প্লে স্টোরে এখানে অ্যাপসের নাম দিবেন অথবা ইউআরএল দিবেন দেখেন enter apps name or exit store URL অর্থাৎ অ্যাপসের একটা ইউআরএল আছে ইউআরএল মানে হচ্ছে লিঙ্ক আছে অ্যাপসের সেই লিঙ্কটা দিবেন if you are unable to find your app above refined your research by selecting a country in which your apps is is আপনি যদি এরকম সিলেক্ট করতে চান যে আপনার অ্যাপসটা কোন জায়গায় অ্যাভেলেবেল আর কোন জায়গায় আনএভেলেবেল এটা যদি চান সেখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন যেমন এই যে দেখেন আপনার এখানে বলছে সেকে বলছে আপনি যদি উপরে আপনার অ্যাপসটি খুঁজে না পান তাহলে আপনার অ্যাপসটি ওগুলোতে একটি দেশ নির্বাচন করে আপনার অনুসন্ধান পরিমার্জিত করুন মানে হচ্ছে আপনি দেশ সিলেক্ট করতে চাইবে এখান থেকে দেবে তারপরে দেখেন ইউনাইটেড স্টেট কোন দেশে আপনি আপনার অ্যাপসটাকে প্রমোট করতে চাচ্ছেন সেখানে পৃথিবীর দুইশোটা রাষ্ট্র আছে দুইশোটা রাষ্ট্রের নাম আছে এখান থেকে দুইশোটা রাষ্ট্র যে রাষ্ট্রটাতে আপনি পেপসটাও প্রমোট করতে চান সেখানে দিতে পারেন ঠিক আছে লোকেশন তো যেখানে রাষ্ট্রতে দিতে পারেন আচ্ছা তারপরে হচ্ছে লোকেশন আগে যেভাবে নিচে ওইভাবে ল্যাঙ্গুয়েজ আগে যেভাবে দিচ্ছি সব কিছু ঠিক আছে তারপরে অ্যাপস ইনস্টল অ্যাপস ইনস্টলটা কীভাবে অ্যাপস কি ইনস্টল দেওয়া হইবেন অবশ্যই অ্যাপসটা ইনস্টল দেওয়ার জন্য আমি চাচ্ছি সেট বিট ক্যাপস দুই ডলার দিলেন ওখানে আর একটু কমাই যেতে পারেন এক ডলারও দিতে পারেন সমস্যা কি একবার অ্যাপসটাকেও ডাউনলোড করলে আমি এক ডলার তাকে দিব এখন অ্যাপসটাকে ডাউনলোড করলে তার লাভ কি আমাকে একটু আপনারা ডিসকাস করুন বলুন এর ভিতরে আমি পে লিঙ্ক আরেকটা গুগল মিটের জিও বানাই বলুন কে বলতে পারেন না অ্যাপসটা সে যদি দে অ্যাপসটা প্রমোট করে এবং অ্যাপস মানুষ ইনস্টল করে তার লাভ কী সে টাকা দিয়ে মানুষকে অ্যাপসটা ইনস্টল করাইতে চাচ্ছে তার লাভ কি আমরা যখন প্রথম ইমো আসছে তখন ইমো অ্যাকাউন্ট করলে দেখা গেছে ইমো আমার একশো টাকা পাঁচশো টাকা প্রথমে আসিল এক হাজার টাকা ওখান থেকে পাইছে পাঁচশো টাকা পাঁচশো টাকা থেকে আইছে এক হাজার টাকা এইভাবে করতে করতে একশো টাকা নামছে তো লাইমিয়া সে লাস্ট পর্যন্ত আইসে ফ্রি চেখা দিয়া মানুষকে এই অ্যাপসগুলা অ্যাপসগুলা ব্যবহার করার পিছনে কারণ কি ব্যবহারের জন্য মানুষকে দিচ্ছে এর কারণ কি আপনারা এই লিঙ্ক থেকে বাইরে যান বাইরে নতুন লিঙ্কে যুক্ত হন সবাই তাড়াতাড়ি যান আমি বাইরে যাচ্ছি এই লিঙ্ক থেকে খুঁয়ে আমার সদস্য মদস্যরা ঘুমাই গেছে মনে হয় আজকে আমি দিতে পারি যদি একটা থাকতে আজকে আশা আমি আসি কোনো সমস্যা নাই আজকে অনুপ বাইরে লইয়া রাত্রে আমি ফাইট করুন মানে অনেক ভাই তার সাড়ে এগারোটার সময় সাড়ে এগারোটা সাড়ে এগারোটা হয়তো স্যার সময় স্যার বাইরে একটা মিটিং আছে দেখি স্যার সমস্যা সমস্যা আচ্ছা। তাইলে আমাদের অ্যাপসটাতে অ্যাপসটা প্রমোট করলে লাভ কি অ্যাপসটা প্রমোট করলে বায়ারের লাভ হচ্ছে এই জায়গাতে যে তার অ্যাপসটা যত বেশি মানুষে ইনস্টল করব তত বেশি তার অ্যাপসটার মধ্যে ভিজিটর থাকবো অ্যাপসটার মধ্যে যত বেশি ভিজিটর থাকবো তত তার মার্কেটিংয়ের জন্য সুবিধা হইব মনে করো যখন তার অ্যাপসটা এক লক্ষ মানুষে যখন ইনস্টল করে নিব তখন বড় কোম্পানির মধ্যে যাইব গিয়া বলবো যে দেখুন আমার এক লক্ষ মানুষ আমার অ্যাপসের মধ্যে আছে আপনি আমার অ্যাপসের মধ্যে অ্যাডভার্টাইজ দিতে পারেন অ্যাডভার্টাইজ দিয়া আপনি কি করতে পারেন এই একশো জন মানুষের এই এক লক্ষ মানুষের কাছে আপনার প্রোডাক্টটা পৌঁছাইতে পারেন যেমন দেখেন ইমো আছে না এই যে ইমো একটা সফটওয়্যার আছে এই সফটওয়্যারটাতে ঢুকলেই দেখা যায় শুধু অ্যাডভার্টাইজ আর অ্যাডভার্টাইজ কারণ কয়েক মিলিয়ন ইমো ইউজার কয়েক মিলিয়ন আছে সে বড় বড় কোম্পানির কাছ থেকে বড় বড় টাকার অনুদান দিয়ে কি করছে তার অ্যাডভার্টাইজগুলো কিনে আনছে এজন্য মানুষ যখনই ইমোতে ঢুকে তখনই অ্যাডভার্টাইজটা তার চোখের সামনে চলে আসে এইভাবে প্রত্যেকটা অ্যাপস হোয়াটসঅ্যাপে এখন কইমা গেছে আগে হোয়াটসঅ্যাপে ছিল অন্যান্য অ্যাপসে তার আছে ঠিক আছে আচ্ছা আমরা দেখি তারপরে অপশনগুলো আসি এগুলো আগের মতোই সেম কোনো পার্থক্য নাই নেক্সট এগুলো ঠিক করছি না করি এখানে এই লাল দাগটা আছে এগুলো তোমরা দিবা এখানে নাম দিবা পেজ সিলেক্ট পেজ পেজ একটা সিলেক্ট করবা কোনটা আমার পেজ নাম এটা নাইনি হ্যাঁ ওখান থেকে পেজ এটা সিলেক্ট করুন লাগবো নি মনে করে এইটাই দিলাম digital IT park use this page তারপরে আসুন সামনে আসুন ক্রিয়েট সোর্স ম্যানুয়াল এগুলো এইভাবে রাখবেন সিঙ্গেল ইমেজ রাখবেন তারপরে এখান থেকে মিডিয়া ইমেজ দিবেন সব দিবেন টেক্সট একটা লিখবেন তারপরে অ্যাড এক্সটেনশন দিবেন হেডলাইন দিবেন আপনার দেওয়ার পোস্টের হেডলাইন দিবেন তারপরে কল অ্যাকশন ইনস্টল নাও রাখবেন কল অ্যাকশন ইনস্টল নাও রাখবেন আর কিচ্ছু দিবেন না ঠিক আছে তারপরে তো পাবলিশ শেষ এই একটা ওয়েতে গেছে আরেকটা ওয়ে আসিল আমরা যে দুইটা ওয়ে আসিল আমরা দুইটা ওয়ে দেখিয়ে নিই আরেকটা ওয়ে কী আসিল সেটাও দেখে নিই থ্রি ডট অ্যাড ম্যানেজার এগুলো সবগুলা ডিলিট দিয়ে দইব তারপরে ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করার পরে নিচের দিকে আসলাম নিচের দিকে আসা অ্যাপসে দিলাম অ্যাপস প্রমোশনে দিলাম দিয়ে আমরা অ্যাপস অ্যাডে দিব কন্টিনিউ গেল আমাদের অ্যাপস অ্যাড কন্টিনিউ তারপরে কি আসে দেখি সম্ভবত গল সব সেম থাকবে হ্যাঁ সেম সেম কোনো ঝামেলা নাই বাইং অ্যাকশন হ্যাঁ এটা ঠিক আছে তারপরে এটা অফলা থাকবে এটা অফ থাকবে এটা অন যদি করে দেন করে দিতে পারেন অফ দিলেও কোনো সমস্যা নাই ডেলি বাজেট কমাইয়া দিবেন কোনো সমস্যা নাই তারপরে এটা দিবেন হাইটের জায়গাতে এটা এটা তো হাইট করে রাখা এটা কোনো আফিল মৌসুম নাই এখান থেকে এটা দিবেন ওকে তারপরে সমর দিবেন সমর থেকে আয়সা এখানে এইভাবে যে এটা এইটা যে একটি ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড এটা রাখবেন ঠিক আছে তারপরে নেক্সট আবার অ্যাপস নেম দিবেন choose the apps that you want to promotion এখান থেকে একটা চুজ প্রমোশন দিবেন প্লে স্টোরের মাধ্যমে দিবেন অ্যাপ স্টোর না দিয়ে প্লে স্টোর দিবেন ঠিক আছে এখন বায়ারকে জিজ্ঞেস করবেন যে এই কোন স্টোরে দিবেন প্লে স্টোর আছে অ্যাপ স্টোর আছে অ্যাপ স্টোর আইপিএড আইপ্যাড আছে এখন যদি অ্যাপসটা শুধু আইফোনের জন্য হয় তাহলে আপনি তুমি আইপ্যাড দেওয়া লাগবে অন্য কিছু দিলে হবে না উইন্ডোজের জন্য হলে উইন্ডোজ দেওয়া লাগবে ফেসবুক ক্যানভার জন্য থাকলে ফেসবুক ক্যানভা দেওয়া লাগবে অ্যামাজনের লগে থাকলে অ্যামাজন অর্থাৎ অ্যাপসটা কোন রিলেটেড সেটা আগে মেকশোর করতে হবে তারপরে অ্যাপস নেম অথবা ইউআরএল দিবা if you unable to the fine এটা ইউনাইটেড স্টেট না দিলেও দিতে পারো অথবা অন্য কোনো কান্ট্রি দিতে পারো কোনো সমস্যা নাই এটা প্রতি ক্লিকে দিবে অবশ্যই ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক এটা ঠিক আছে সমরে ক্লিক করলাম ইমপ্রেশন ঠিক আছে আর যদি কাটিয়া যদি অন্য কিছু দিতে চাও তাহলে এখান থেকে দিতে পারবে লিঙ্ক লাইক না ক্লিক আমরা ইমপ্রেশনও তাক ক্যাটাগরি সিলেক্ট ক্যাটাগরি এখান থেকে আমরা তো অটোমেটিকলি ঠিক আছে এটা কোনো ঝামেলা নাই তারপরে হচ্ছে এটা শিডিউল আপনি তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে চেঞ্জ করতে পারো কোনো সমস্যা নাই স্টার্ট অ্যান্ডেড স্টার্ট দিতে পারো অডিয়েন্স সব দিতে পারো তাহলে বোঝা যাচ্ছে আমাদের এই ক্লাসটা বুঝতে হইলে আগের ক্লাসটা যারা ক্লিয়ারলি বুঝতে পারছে ল্যাঙ্গুয়েজ দিবে সব কিছু ঠিকঠাক করে দিবে আমাদের এই ক্লাসটা বোঝার আগে যারা আগের ক্লাসগুলো আমাদের খেয়াল করে বুঝছে সেগুলা তার জন্য আর এই ক্লাসটা কোনো প্রবলেম হবে না স্পেসিফিক মোবাইল ডিভাইস যদি কোনো মোবাইল ডিভাইস আলাদাভাবে দিতে চাও তাহলে অন অনলি হোয়েন ওয়াইফাই এইটাও দিতে পারো অথবা এটা নাওটাইও দিতে পারো তারপরে এখান থেকে আইসা ইনভেন্টরি ফিল্টারে আরও যদি ফিল্টার কিছু করতে চাও এটা তো এইভাবে থাকবো মিডলও সবসময় থাকবো যে কোনো ক্যাম্পেনের জন্য মিডলও থাকবো অনলি অ্যাপ্লিকেশন অডিয়েন্স নেটওয়ার্ক তারপরে আসো ব্লক এটা তো আগেই বলছি তারপরে নেক্সট অ্যাপস নেম দিবা ফেসবুক সিলেক্ট পেজ দিবা সিলেক্ট পেজ মনে করো এইটা দিয়া এইটা তারপরে আসু ad category a category ads হ্যাঁ ক্রিয়েটেড ঠিক আছে তারপরে মিডিয়া দিবাই তারপরে একটা প্রাইমারি ট্যাক্স দিবাই হেডলাইন দিবাই এটা আমি ইনস্টল থাকবো তারপরে default deep link enter the default deep link enter custom product page আচ্ছা দ্যাটস ইট তারপরে পাবলিশ ওকে তাহলে আমাদের অ্যাপস ইনস্টলে বা অ্যাপস প্রমোশনেরও ক্লাসটা হয়ে গেল এরপরে আমাদের লিড জেনারেশনেরও ক্লাসটা হয়ে গেল এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কি না যদি থাকলে করতে পারো না থাকলে তো ক্লাস শেষ করতাম কারো প্রশ্ন আছে নাই স্যার আমার নাই স্যার বাকি যারা আছো নাই তাহলে ঠিক আছে আজকের জন্য ভালো থাকেন স্যার আমাদের ঈদের ছুটি দিবেন কবে স্যার তাহলে আর একটা বা দুইটা ক্লাস হবে তারপরে স্যার তাহলে ঈদের ছুটির আগে স্যার একটু বলে যে বিগত ক্লাসগুলো যাতে তারা দেখে অন্তত বাসায় প্র্যাকটিস করে কারণ স্যার ক্লাসে মানে স্কুলে যায় স্যারে শিখাইলো বাসায় এসে প্র্যাকটিস করলাম না হবে না স্যার হ্যাঁ, এটা তো অবশ্যই এটা তো অবশ্যই এখন এগুলো তো স্যার আমাদের বলে দেওয়া উচিত না স্যার আমরা তো আর ছোট মানুষ না স্যার তাই না হ্যাঁ হ্যাঁ ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম